মেয়েদের হাই হিল জুতা পরে চলা জুতার আওয়াজ যেন পর পুরুষ না শুনে নিষেধ মেয়েদের পাজামা থাকবে এত নিচে যাতে তাকনুর নিচে এক বিপদ থাকে মাটি মাটি হাসা হ্যাঁ? আর এখন মেয়েরা পরে টাকনুর উপরে ছেলেরা পরে টাকনুর যে মেয়েরা টাকনুর উপরে পড়ে এগুলো হিজরা যে ছেলেরা টাকনুর নিচে পড়ে এগুলো হিজরা কাকুর নিচে যারা পড়ে আল্লাহ বলছেন বিশ্ববিশ্বাসের মাধ্যমে তিন ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না কথা বলবেন না উল্টিয়ে নিয়ে জাহান নামে ফেলবেন এক হলো দিয়ে কোটা দেয় আছে না নাই দুই নাম্বার পিতা মাতা অবজ্ঞা করে পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার কোনো খেয়াল নেয় না কোন কোন জায়গায় গিয়ে নিজের পয়সা খরচ করে আসে আপনাদের দিনাজপুরে ক্যাসিনো আছে কিনা খুঁজে বের করেন বিভিন্ন গ্রামে গঞ্জে এটা ছড়িয়ে গেছে ঠিক কিনা রাতে জুয়ার আড্ডা হয় এখানে হয় কিনা আমি জানি না এই চিলি বন্দরও হতে পারে চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো সাহসী অভিযান চালা এগুলোকে আপনি বের করেন কারণ যেগুলো জুয়া খেলে নিজের বউরও বিক্রি করে ফেলে এগুলো চরিত্রহীন যেখানে পয়সা পায় সেখানে হাত দেয় ঠিক কিনা আর যেগুলো মদ খায় বলে মা করে কারণ সে যখন মদ খায় তখন দেখে যে বোত মায়ের মধ্যে দেখে এই রাত আর তখন নাও আসতে পারে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে কত কষ্ট নিচে হলো ভিজা উপরে এতক্ষণ পানি চলেছে এখন আল্লাহ বন্ধ করে দিয়েছে আবহাওয়া অফিস আগামী দিন সূর্য জিব্রাহিম আমিন আলাইসাল্লাম বিশ্বনবীর কাছে দেখাইয়া কালবের সুরতে আসলেন দেখাইয়া কালবে ওনাকে বলা হতো ইউসুফ হাদাল কওম ওই জাতির তিনি ছিলেন ইউসুফ আলাইসাল্লামের মতো সৌন্দর্য মন্ডিত এত সুন্দর বিবাহ তারা কখনো দেখে নাই পুরুষেরা এসে ভিড় করা শুরু করলো সালে আলাইসাল্লাম বললেন দেখো আমার মেহমানদেরকে তোমরা বেদ্যুতি করো না কে শুনে চলে না শুনে ধর্মের কাহিনী এই যে চারটা যুবক এসেছে এই খবর দিয়েছেন ওনার বিবি কে দিয়েছেন বিবি দিলেন বড় চিন্তায় পড়ে গেলেন তারা আমার বললেন আমার মেয়েরা আছে ওদেরকে আপনারা করেন লোকেরা আমরা কি চাই আপনি ভালো করেই জানেন হাত বাড়লো চারশো জন কয়জন চারশো জন এক যুবকের দিকে হাত বাড়লো আল্লাহর কাছে সেই সময়টা জানা আছে এই সময় আর কারো কাছে জানা নেই নবী আলাইসাল্লাম বলতে পারতেন না কোন সময় কে মৃত্যুবরণ করবেন তবে আমার নবী আল্লাহ বলেছেন যাও আমার নবীর কাছে দাদত প্রার্থনা করো আমার নবীর কাছে বলো আমি আল্লাহ নবীর জন্য অপেক্ষায় আছি তিনি যদি বেঁচে থাকতে চান যতদিন চান আমি সময় দেব কিন্তু জানিয়ে দিনে আমি আল্লাহ তার জন্য অপেক্ষমান আছি রাসুসাল্লাম বললেন একজন মানুষকে আল্লাহ দুনিয়ার সব সংসার দিতে চেয়েছে কিন্তু সেই মানুষটি আল্লাহর দিদারকে বেশি পছন্দ করে নিয়েছে হওয়ার পরেই সাহাবাহিকেরা অনেকেই খুশি একজন কাঁদছিলেন একটা নাচ আবু আলবা সবাই বিজয়ের আপনি কেন কাঁদছেন তিনি বললেন ইঙ্গিত পাচ্ছি খুব তাড়াতাড়ি আমাদের মধ্য থেকে চলে যাবে বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ইব্রাহিম সমস্ত উন্মতের আমল এক পাল্লায় আবু বকর এক পাল্লায় দেয়া হলো আবু বকরের আমল অনেক আগে নিচে চলে গেছে সমস্ত উম্মতের আমল এক পাল্লায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমল এক পাল্লায় সবচেয়ে আগে ওমর ফারুকের পাল্লা নিচে নেমে যাবে আল্লাহু আকবার সুম্মা রুফিআল মিজান তারপরে আল্লাহ মিজানটাকে তুলে দিবেন সে আল্লাহ জাল্লা শানু বলছেন আমি একটা শহর নির্ধারিত করি তবে বিশ্বনবী দোয়া শিখিয়েছেন হঠাৎ মৃত্যু থেকে পারা যাও রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা ফাসাদ জিনা ফাসাল মাউত যে সমাজে জিনা বেড়ে যায় সেই সমাজে হঠাৎ মৃত্যু বেড়ে যায় যুবক ছেলে মাত্র আঠারো বছর হঠাৎ করে স্ট্রোক করে শেষ আপনারা নাই কথা বলেন না কেন যুবক ছেলে কোমর ব্যথা উঠতে পারে না চোখে হেফাজত করে না চোদ্দশো বছর আগে বিশ্বনাথ বলছেন জানাল হইউনা নাজরা যখন আপনি কোন মেয়েকে দেখলেন এদিফ ইহার কোন চিন্তা এগারো আপনি জিনা করে ফেলেছেন শরীরের বিভিন্ন জায়গাতে রসগুলো সংরক্ষিত হয় এগুলো কোমরে জমা হয় কোমর উঠাতেও পারে না বসতেও পারে না এই জন্য মসজিদের চেয়ারম্যানের সংখ্যা ভালো আছে না মসজিদের চেয়ার দিয়ে বসে নামাজ পড়ে আছে না যুবকদের কোমর ধরে যায় যে যুবক চরিত্রকে যত ভালো রাখবে তার হায়াচরণ যত বেশি তার মানো তত বেশি তার জীবনী শক্তিও তত বেশি বাড়িয়ে দিবেন কে যখনই কোনো বেপর দিকে নিয়ে দেখবেন নিচের দিকে নামবেন আর বলবেন অভিশপ্তা কি বলবেন ইসলাম কত বৈজ্ঞানিক কুল্ল মুসকিন হারাম যেটা নেশা হয় সেটা কম হোক হারাম আজকে ডাক্তাররা বলছে জর্দাটা হারাম ডাক্তাররা কোন হুজুরের ফতুয়া না ডাক্তাররা বলছে জর্দা হারাম কারণ যেটা দিয়ে বিড়ি বানায় সেটাই জর্দা ঠিক কিনা কথা বল না কেন আপনি পান খান এটা মুখের জন্য ভালো কিন্তু চূর্ণ ক্ষতি সুপারিও সুপারি যদি কাঁচা হয় থেকে বন্ধ হয়ে এটা খেলে মাথা গরম হয়ে যায় কয় ফান ধরছে চোখে মুখে তারা দেখে না খেয়ে থাকতে পারে কিন্তু শুধু পান পাতাটা এটা হজমের সহায়ক এক একজন আছে চল্লিশ কেজি খায় পান আর তার সাথে তো চা আছে ভাত খান কেমনে আপনার লিভার তো এমনি পচে গেছে টোবাকোর ভিতরে এক হাজার একটা রোগ বিড়ির ভিতরে এক হাজার একটা রোগ এই রোগগুলো আমরা সুন্দর মিষ্টি করে করে খাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কুল্লু মুসলিমিন হারাম বলছেন যেগুলোতে নেশা হয় এরকম সকল জিনিসই হারাম এমন একটা সময় আসবে মদের আলাদা নাম দিয়ে ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস যেগুলো খাও সবগুলো তোমার এনার্জি ধ্বংস করে দিবে তোমার যৌবন শক্তি শেষ করে দিবে seven up Coke Pepsi Mirinda এই সবগুলো শরীরের জন্য মারাত্মক ধ্বংস ডেকে আনে কোক দিয়ে যদি বাথরুম পরিষ্কার করেন দেখবেন কি পরিষ্কার হবে আপনি ফেল এক গ্লাস কোকের ভিতরে সাত চামচ দেয় চিনি আর চামচ দেয় সোনা খাওয়া সোনা কি খাচ্ছেন মিডল অধিকাংশ যুবকের কিডনি শেষ এই সস্তা কোল্ড ড্রিঙ্ক খেয়ে খেয়ে অধিকাংশ ছেলের কিডনি শেষ আপনি একটা গাছের গোড়ায় কোপ দেন তো গাছ সাথে সাথে মারা যাবে ঠিক কিনা কথা বল না কেন আপনার কিডনিটা হলো ছোট্ট ফুলের চারার মতো পিপাসার্থ অবস্থায় যখনই আপনি এটাতে পানি বিশুদ্ধ পানি না দিয়ে অন্য কিছু দিবেন সাথে সাথে এটা ডেট এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো কোক সেভেন তারপরে পেপসি না পেপসি এসব এরা জানেও না ইনগ্রিডিয়েন্স গুলো এগুলো সবগুলো হিন্দি কোম্পানিদের মুসলমানদের টাকা চুষে আমার মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করে এরা ঠিক কিনা হ্যাঁ। ইহুদিরা সময় আসছে খুব তাড়াতাড়ি যেটা আমরা চিনি এটা জান্নাতুল বাকি না এটা হলো বাকিউল গারকাত বাকিউল গারকাত এখানে গারকাত গাছ ছিল এই গাছের চাষ এখন ইহুদিরা ইসরায়েল করছে খুব সহজেই আমাদের বিশ্ব নেতা আসবেন ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাঠাবেন রাসায়নিক শক্তি নিয়ে সেজন্য আল্লাহ জাল্লা বলছেন আমি তোমাদের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ দিয়েছি তবে তার আগে যদি আমরা চলে যাই আজকে থেকে তো করব এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেবো না রাজি আছেন রাজি আছেন